পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা কিন্তু এখানে একদমই চেঞ্জ হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি এবার চিকেনটাকে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে চিকেনটা হাই ফ্লেমে ভাজার পর এরপর আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এভাবে আমি চিকেনটাকে ভেজে নেব আরও দু থেকে তিন মিনিট হলুদ দিচ্ছি হাফ টেবিল চামচ এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ সমস্ত মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা পুরোপুরি সেপারেট হচ্ছে তো দেখো তেলগুলো কিন্তু একদম সেপারেট হয়ে গেছে আমাদের চিকেন কষা কিন্তু এখানে হয়ে এসেছে এবার দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর চারটে কাঁচা লঙ্কা এবার অ্যাড করছি গরম জল আমি এখানে দু কাপ মতো জল ইউজ করেছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেবো এবার চিকেনটাকে ঢেকে লো মিডিয়াম ফ্লেমে রান্না করব দশ থেকে বারো মিনিটের জন্য আমাদের মুরগির ঝোল কিন্তু একদম রেডি জাস্ট এটাকে ফিনিশ করব এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে জাস্ট এটাকে ট্রাই করো গরম গরম ভাত আর কাঁচা পেঁয়াজের সাথে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানি কমেন্ট সেকশানে দেখা হবে নেক্সট ভিডিওতে